আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিরি টিভিতে আপনাদেরকে স্বাগতম কিয়ামত কি খুব নিকটে হজরত জিব্রাহিল আলহি আসসালাতু আসসালাম চব্বিশ হাজারবার দুনিয়াতে হুজুর সাল্লাহ আলাইসালামের দরবারে এসেছিলেন এক সাক্ষাতে হুজুর সাল্লাহ আলাইসালাম জিব্রাহিল আলহি আসসালাতু আসসালামকে জিজ্ঞেস করছিলেন হ্যাঁ জিব্রাহিল আমার ইন্তেকালের পর তুমি কতবার দুনিয়াতে আসবে তিনি বললেন দশবার আসবো এবং প্রতিবারে একটি করে জিনিস তুলে নেব দশম জিনিস তুলে নেওয়ার পরেই ইসরাফিল আলহিয়াসালাতাম সিংহে ফু দিবেন এবং কিয়ামত আরম্ভ হবে দশটি জিনিস হলো বরকত তুলে নেওয়া হবে এবাদের থেকে মজা তুলে নেওয়া হবে পরস্পর মহাব্বত তুলে নেওয়া হবে লজ্জা তুলে নেওয়া হবে হক বিচার তুলে নেওয়া হবে সবর ও ধৈর্য তুলে নেওয়া হবে আলেম থেকে সত্য তুলে নেওয়া হবে অর্থাৎ একদল আলেম সত্য জানা সত্ত্বেও হক কথা বলবে না দৈনিক সৎসাহস উঠিয়ে নেওয়া হবে ইমানদার থাকবে না ইমান উঠে যাবে কায়রেদের কাছ থেকে কোরআনের তেলোয়া তুলে নেওয়া হবে অর্থাৎ কোরআনকে উঠিয়ে নেওয়া হবে আফসুস আমাদের সমাজে সর্বশেষ নয় ও দশ নাম্বারটি বাকি রয়েছে যেদিন এই দুইটি উঠে যাবে সেদিনে শেষ হবে আমাদের শেষ সময় বায়ু বোন তুমি ভয় করো সেদিনকে যেদিন কেউ কাউকে সাহায্য করবে না বিদায় এখন হতে তবা করে নবরূপে তুমি তোমার জীবনকে ইসলামের রঙে রাঙিয়ে নাও এবং একে অপরকে একই পরামর্শ দাও তাহলেই ঘরে ঘরে শান্তি আসবে ইনশাআল্লাহ ইসলামের পেজগুলো শেয়ার করার চেষ্টা করুন এতে করে অন্য বন্ধুগুলো জানতে পারবে তেমনি সবও পাওয়া যাবে ইনশাআল্লাহ পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ যাদের আল্লাহ খাইরান